বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ঠিক কিনা আর মায়ের মতো আপন জন দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে তা কিন্তু ডাইনি আরে দশ মাস দশ দিন ঘর দারুণ মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন ঘর দারুণ মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ঠিক নি আরে মায়ের মতো আপন জন দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে তা সে কিন্তু ডাইনি আরে দশ মাস দশ দিন ঘর বেদারণ মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন ঘর বেদারণ মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ঠিক কিনা আর মায়ের মতো আপন জন দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে তাকো সে কিন্তু ডাইনি আরে দশ মাস দশ দিন গর্বে দারুণ মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন গর্বে দারুণ মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ঠিক নেই